উচ্চ ফলনশীল জিঙ্ক ও আয়রন সমৃদ্ধ বিনা ধান বীজ কৃষকদের মাঠে চাষ করে অধিক ফলন পাওয়ায় উৎসাহ বাড়ছে সাধারণ কৃষকদের মাঝে জিঙ্ক ও আয়রন সমৃদ্ধ এ চালে রয়েছে অধিক পুষ্টিগুণ বরিশাল জেলার ধান চাষিদের মাঝে এই উচ্চ ফলনশীল ধান আবাদে বিনামূল্যে বীজ দিয়ে উৎসাহ দিচ্ছে বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট বরিশাল আগামীতে বিনা বীজ ধান জেলার লক্ষ্যমাত্রা অর্জনে বড় ভূমিকা রাখবে বলে মনে করছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বর্ষা মৌসুমে অনাবাদি থাকা জমিতে অসময়ে বিনা ধান বীজ বপন করে অল্প সময়ের মধ্যে অধিক ফসল ঘরে তুলতে পেরে খুশি গণদীর খাঞ্জাপুর ইউনিয়নের কৃষকরা বছরে নয় মাসে দুটি ফসল ফলিয়ে বাকি তিন মাস পরে থাকত জমি আর এই সময়ে এই জাতের ধান ফলিয়ে বাড়তি ফসল পাচ্ছে কৃষকরা নতুন উদ্ভাবিত বিনা ধান বীজ অধিক ফলন হওয়ায় আগ্রহ বাড়ছে কৃষকদের ফলন ভালো হওয়ায় খুশি তারা আমরা আগে অন্য জাতের ধান লাগাইতাম এবছর আমরা প্রথম এই নতুন ধান বিনা বিষ লাগাই আমরা খুবই উপকৃত আর এই ধানটার ফলনও খুবই ভালো সব আমাদের এলাকার সব চাষি আগ্রহী এই ধানটার পর আর ধানটা আমরা যে টাইমে অন্য অন্য ধান পাইতাম তার চেয়ে আগে পাইতেছি আমরা এই জন্য অনেক উপকৃত কারণ আমরা পরবর্তী চাষের জন্য জমি খালি করার জন্য তাড়াতাড়ি ধানটা পাইতেছি অধিক পুষ্টিগুণ সমৃদ্ধ বিনা বীজ ধানের চাল অন্যান্য চালের চেয়ে আলাদা যা খেলে গর্ভবতী মাসহ মানুষের শরীরে জিঙ্ক ও আয়রনের ঘাটতি পূরণে সহায়ক হবে বলে জানালেন এই বৈজ্ঞানিক কর্মকর্তা বিনাধান বিষ একটি উচ্চ ফলনশীল জিঙ্ক এবং আয়রন সমৃদ্ধ ধান এখানে জিঙ্কের পরিমাণ ছাব্বিশ দশমিক পাঁচ পিপিএম এবং আয়রনের পরিমাণ বিশ থেকে সাতাশ পিপিএম জিঙ্ক সমৃদ্ধ চাল খেলে আমাদের গ্রাম বাংলার যে নারী গর্ভবতী মহিলাদের জন্য খুবই উপকারী এবং ব্রেস্ট ফিডিং মাদার মানে যারা হচ্ছে বুকের দুধ খায় যেসব বাচ্চারা সেই সব নারীদের জন্য খুবই উপকারী এবং এই চালে অ্যামাইলোজের পরিমাণ অনেক বেশি যার কারণে ভাত খুব ঝরঝরে হয় এবং দীর্ঘক্ষণ থাকে মিনা ধান বিষ একটি ভিন্নধর্মী চাল এটার রং দেখে আমরা বুঝতে পাবো লাল রঙের এবং চিকন এবং লম্বা এবছর প্রথম বিনা ধান বিষ কৃষকের জমিতে চাষ করে পার হেক্টরে সাড়ে চার থেকে পাঁচ টন ফলন হয়েছে এই প্রযুক্তি কৃষকদের মাঝে ছড়িয়ে দিতে বিনামূল্যে বীজ দিয়ে সহায়তা করছে বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট বরিশাল এই অঞ্চলের মাটির চাহিদা অনুযায়ী স্বল্প জীবনকালের এই ধান চাষ করে অল্প দিনে কৃষক ফসল ঘরে তুলতে পারবে যার কারণে কৃষক লাভবান হবে এবং অন্যান্য ফসল আবাদ করতে পারবে বলে ধারণা এই ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তার আমাদের বিনা ধান বিষ এটা আমরা গত বছর এখানে কৃষকের মাঝে কিছুটা দিয়েছিলাম এবং এইবারে আমরা ২০ বিঘা জমিতে কৃষকের মাঝে প্রদর্শন হিসেবে দিয়েছি এবং পাঁচশো কেজি বীজ বিষ সহায়তা হিসেবে বিভিন্ন জায়গায় বিভিন্ন উপজেলাতে বরিশাল জেলার বিভিন্ন উপজেলাতে আমরা বিতরণ করেছি বিনাধান বিষ আবাদ করে আমরা কৃষকের জমিতে সাড়ে চার থেকে সাড়ে পাঁচ টন হেক্টর পার হেক্টরে ফলন পেয়েছি এবং এটা আমরা আরও কৃষকের মাঝে ছড়াইতে চাই তো আমরা আমাদের উপকেন্দ্র থেকে বরিশাল উপকেন্দ্র থেকে আমরা বিনামূল্যে কৃষকের মাঝে বীজ দিতে চাই এবং তাদের মাঝে প্রযুক্তিটা আরও ছড়াই দিতে চাই তাহলে ইয়ে যদি তারা বিনা ধান বীজটা লাগাতে পারে চাষাবাদ করতে পারে তাহলে এই বরিশাল রিজিয়নে মাটির যে চাহিদা অনুযায়ী তারা যদি অল্প দিনে এই ধানটা স্বল্প জীবনকালীন হওয়ায় অল্প দিনের মধ্যে উঠায় নিয়ে আসতে পারবে এবং বোরো ধানটা তারা লাগানোর জন্য একেবারে উপযুক্ত সময়ে তারা বোরো ধানটা জমিতে চাষ করতে পারবে এদিকে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তারা জানান কৃষি বিভাগ স্থানীয় জাতের পরিবর্তে উচ্চ ফলনশীল জাতের আবাদ বৃদ্ধি করার প্রচেষ্টা গ্রহণ করেছে যেহেতু বিনা ধান উচ্চ ফলনশীল জাত এর ফলন বেশি জীবনকাল কম এবং বিশেষ গুণ জিঙ্ক ও আয়রন সমৃদ্ধ জাত দিন দিন এর প্রসার হবে আগামী দিনে লক্ষ্যমাত্রা অর্জনে বিশেষ ভূমিকা রাখবে বিনা ধান বিষ আমরা আমাদের উচ্চ ফলনশীল জাতের আবাদ বৃদ্ধির প্রচেষ্টা গ্রহণ করেছি তারই ফলশ্রুতিতে বিনা বিষ জাতটি এই অঞ্চলে আমরা চাষাবাদের জন্য প্রচেষ্টা গ্রহণ করেছি আমাদের কৃষক ভাই এটা আবাদ করেছেন এর সম্ভাবনা প্রচুর আমরা আশা রাখি যে আগামী দিনে এই জাতটি আমাদের অঞ্চলে কৃষক ভাইরা আবাদের মাধ্যমে তাদের যে পুষ্টি ঘাটতি পূরণ যেটা আয়রন এবং জিঙ্কের এটা পূরণ করা সম্ভব হবে বরিশাল অঞ্চলে এবছর রোপা আমন মৌসুমে সাত লক্ষ তেরো হাজার হেক্টর জমিতে আবাদ হয়েছে